অনেক ভাই জানতে চান যে সিয়াম অবস্থায় স্বপ্নদোষ হলে সিয়াম নষ্ট হবে কি না আলহামদুলিল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সিয়াম অবস্থায় স্বপ্নদোষ হলে সিয়াম নষ্ট হবে কি না এটা খুবই মূল্যবান একটি প্রশ্ন অনেকেই সিয়াম অবস্থায় স্বপ্নদোষ হলে সিয়াম ভেঙে ফেলে দেন সিয়াম অবস্থায় স্বপ্নদোষ হয়ে গেলে সিয়াম নষ্ট হবে না হাদিস সহি বুখারি এক হাজার নয়শো ছাব্বিশ নম্বর হাদিস সিয়াম অবস্থায় স্বপ্নদোষ হলে সিয়াম কেন ভঙ্গ কেন ভঙ্গ হবে না এটা আপনাকে বলি সিয়াম অবস্থায় স্বপ্নদোষ হয়ে গেলে ঘুমের মধ্যে স্বপ্নদোষ হয়ে গেলে এটা মানুষের নিয়ন্ত্রণের বাহিরে মানুষ স্বপ্নদোষের ক্ষেত্রে এটা তো স্বপ্নের মাধ্যমে আসছে সে তো বাধ্য বাধ্যতামূলকভাবে সে বীর্যপাত করেনি সে বাধ্যতামূলকভাবে সে নিজেকে পাপের দিকে ঠেলে দেয়নি ঘুমিয়েছিল স্বপ্নের মাধ্যমে শয়তান তাকে অশোয়াশা দিয়েছে অত ঘুমিয়েছিল তার স্বপ্নদোষ হয়ে গেছে এই ক্ষেত্রে সিয়ামের কোনো প্রকারে কোনো ঘাটতিও হবে না সিয়ামের কোনো প্রকারে বিন্দুমাত্র কোনো কমতিও হবে না আপনি সিয়াম পরিপূর্ণ করবেন সিয়াম পরিপূর্ণ করাই কোনো প্রকারে কোনো অসুবিধা হবে না সিয়াম পূর্ণ করতে পারবেন স্বপ্নদোষ হয়ে গেলে আপনি সিয়াম পরিপূর্ণ করলে সিয়ামের কোনো ক্ষতি হয় না আপনি নেকিয়ের কোনো কমতি হয় না নেকিরও কোনো প্রকারে কম করা হবে না পরিপূর্ণ নেকি হবে ইনশাআল্লাহ